আজকে আমি করাবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিগারের কোশ্চেন যেটা হচ্ছে কাউন্টিং ফিগার অফ ট্রায়াঙ্গেল যে কোনো পরীক্ষায় এসে থাকে স্টেট লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় তাকে সর্বপ্রথমে বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় হামেশাই এসে থাকে তাই আমি করাচ্ছি আমি চলে আসছি মেন কোশ্চেন এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে সেটা একটা ত্রিভুজের ফিগার তো এই ধরনের ফিগারে কটি ত্রিভুজ আছে নির্ণয় করতে আসে তো এই ধরনের যখন আমি ত্রিভুজ দেখে নেবো প্রথমে কটা ত্রিভুজ হচ্ছে আমি সেটা গুনে নেব এখানে গুনে আমি নিয়েছি ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ত্রিভুজ দেখা যাচ্ছে ছটা পোর্শন পেয়ে যাচ্ছি মানে ছটা অংশ পেয়ে যাচ্ছি তো এর মধ্যে কটা ত্রিভুজ আছে আমাকে যদি নির্ণয় করতে হয় তখন আমি কি করব সর্বপ্রথমে এইরকম নাম্বার বা পোর্সেন্ট গুনে নিয়ে সেই কটা সংখ্যাগুলোকে সব কটাকে যোগ করে দেব এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় সব কটা যোগ করলে হবে কত একুশ অর্থাৎ এখানে মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে কটা একুশটি বোঝাতে পারলাম নিশ্চয় এরপরে চলে আসছি আমি নেক্সট কোশ্চেনে এখানেও সেই একই রকম ফিগার দেখা যাচ্ছে আগে প্রথমেই ত্রিভুজের কটি অংশ আছে গুনে নিতে হবে আমি নিচের দিক থেকে গুনে নিয়েছি এক দুই তিন চার চারটি অংশ পাচ্ছি তাই আমি প্রথমে সর্বপ্রথম যেটা করব এক যোগ দুই যোগ তিন যোগ চার one plus two plus three plus four সব কটাকে যোগ করলে হয় চার তিন সাত দুই নয় আর একে দশ দশ হচ্ছে কিন্তু এখানে এই ত্রিভুজটার মধ্যে দুটি অংশ দেখা যাচ্ছে ঠিক আছে তাই উপরে ওয়ান টু থ্রি ফোর চারটা পোর্শন হচ্ছে ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে one plus two plus three plus four দশটি পাচ্ছি উপরে আর একটা পোর্শন একই রকমভাবে দেওয়া আছে সেখান থেকেও আমি পাবো দশটা ত্রিভুজ তার জন্য দশ গুণিত যদি দুই করে দিই তবে আমি টোটাল ত্রিভুজ পাচ্ছি কত এখানে কুড়িটি ত্রিভুজ পেয়ে যাব বোঝাতে পারলাম এরপর আরেকটা জিনিস বলে রাখি এখানে আমি দুটি পোর্শন দেখিয়েছি কিন্তু অনেক সময় দুটি ছাড়া আর একটি পোর্শনও থেকে যায় কীরকম এই যে one plus two plus three plus four দেওয়া আছে এখানে দেখা গেল এইরকম আর একটা অংশ দেওয়া আছে তখন উপরে হবে one plus two plus three plus four অর্থাৎ কুড়ির সাথে কত যোগ হয়ে যাবে কুড়ির সাথে অর্থাৎ এক একটা পোর্শন দশটা করে ত্রিভুজ দেখাচ্ছে তার মানে দশ গুণিত কত হবে দশ গুণিত তিন হয়ে যাবে অর্থাৎ ত্রিশটা হয়ে যাবে মানে এইরকম যদি ফিগার দেখা যায় তখন সেখানে হবে কতগুলো ত্রিভুজ ত্রিশটি ত্রিভুজ হবে এরপর চলে আসছে আমি নেক্সট কোশ্চেন এইরকম বর্গক্ষেত্রাকার যখন কোনো একটা ছবি দেখা যাবে সেখানে কতগুলো ত্রিভুজ আছে যদি নির্ণয় করতে দেয় তখন অনেকেই দেখি প্রবলেমে পড়ে বেশি বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে এগুলো থাকে আর আর বিএসসি এই ধরনের তো আমি এটা শর্টকাট একটা পদ্ধতি বলে দিচ্ছি এখানে প্রথম যেটা দেখাচ্ছে যে স্কোয়ারটা বা বর্গক্ষেত্রটা সেখানে আমি সর্বপ্রথম কতগুলো পার্ট হচ্ছে সেই অংশগুলো নিয়ে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর মানে চারটা পার্ট পাচ্ছি তো এখানে সব থেকে যেটা বেশি সংখ্যা হবে যেমন চার হচ্ছে এখানে সব থেকে বেশি তো এই চার সংখ্যাটা নিয়ে তার সাথে দুই গুণ করে দিতে হয় মানে চার গুণিত দুই তবে হচ্ছে কত আট অর্থাৎ এখানে টোটাল মোট ত্রিভুজ সংখ্যা হবে কত আটটা ত্রিভুজ সংখ্যা হবে ঠিক আছে বোঝাতে পারলাম এরপরে চলে আসছি পাশে দ্বিতীয় স্কোয়ারে সেখানে সেই একই রকম শুধু এই এখানে ছবিটা একটু আলাদা আছে কিন্তু খুবই সোজা এখানেও সে একই রকমভাবে নাম্বার দিয়েছি one plus one two three four five six seven eight এখানে আটটা অংশ পাওয়া যাচ্ছে এখানে হায়েস্ট নাম্বার বা সব থেকে বেশি সংখ্যা কত আট সবথেকে যেটা বেশি সংখ্যা থাকবে তার সঙ্গে দুই গুণ করে দিতে হবে অর্থাৎ আট গুণিত দুই আট গুণিত দুই করলে হচ্ছে কত ষোলো অর্থাৎ এখানে মোট ত্রিভুজ হচ্ছে কতগুলি ষোলোটি এই জিনিসগুলো শুধু মনে রাখতে হবে তবে পরীক্ষার টাইমে খুব সহজেই শর্টকাটে অঙ্কগুলো করে নেওয়া যাবে এরপর চলে আসছি আমি এবার একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখাচ্ছি যেটা খুব সহজে করে নেওয়া যায় এবং পরীক্ষাতে খুব এসে থাকে জিনিসটা আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি অন্যান্য চ্যানেলের মতো আমি অনেকটা সময় নিচ্ছি না খুব শর্টকাটে দেখাচ্ছি যেগুলো খুব পরীক্ষায় এসে থাকে আমি সেই জিনিসগুলো শুধু দেখাচ্ছি শুধু আমার তরফ থেকে একটি একটি রিকোয়েস্ট যারা দেখছো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার লাইক এবং শেয়ার অবশ্যই করবে তো আমি চলে আসছি অঙ্কে এই ধরনের অঙ্ক যখন স্কোয়ার থাকবে এবং এরকম পার্ট পার্ট যে অংশগুলো প্রত্যেকটাকে এইভাবে সেই আগের মতো নিয়মে গুনতে হবে যেমন one one two three four five six seven eight এখানে হায়েস্ট নাম্বার হচ্ছে কত আট আগের মতোই নিয়ম কিন্তু এখানে দেখ লক্ষ্য করতে হবে আমার এই স্কোয়ারটার ভিতরে কটা অংশ আছে তারপর আবার ভিতরে আর একটা আছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে একই রকমভাবে আট পর্যন্ত পাওয়া যাচ্ছে তার ভিতরে আর একটা স্কোয়ার আছে মানে এখানে টোটাল তিনটে স্কোয়ার আছে তো এই তিনটে স্কোয়ার এবং প্রত্যেকটা অংশে কিন্তু মানে প্রত্যেকটা অংশে অনেকগুলো ত্রিভুজ আছে এই নিয়ম না জানা থাকলে এই অঙ্ক করা খুব কষ্টকর ব্যাপার এবং খুব সহজে নিখুঁতভাবে করার জন্য সঠিকভাবে করার জন্য এই পদ্ধতিটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এখানে তিনটে স্কোয়ার দেখা যাচ্ছে এই একটা এই একটা আর একটা বাইরে দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে যেটা ব্যাপার হচ্ছে তিনটে পার্ট তো প্রথম পার্টে যেটা বাইরের সব থেকে বাইরে হচ্ছে কত আট হচ্ছে হায়েস্ট সংখ্যা তো আট গুণিত কত হবে দুই করলাম তার ভিতরের পার্টেও আটটা এখানে তার মানে এখানেও কত হবে আট গুণিত দুই প্লাস তার ভিতরের পার্টেও সেই আটটা অর্থাৎ এখানেও কত হবে আট গুণিত দুই তো আট দুগুণে ষোলো এখানেও ষোলো যোগ ষোলো যোগ ষোলো তো তিন তিনটে ষোলো যোগ করলে কত হচ্ছে আটচল্লিশ অর্থাৎ এই ছবিটার ভিতরে টোটাল ত্রিভুজ সংখ্যা হচ্ছে কতগুলো আটচল্লিশটি বোঝাতে পারলাম এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে এখানে যেটা প্রথমে বলবো এখানে দুটো স্কোয়ার কিন্তু আছে তো প্রথম স্কোয়ার আগের যে অঙ্কটা দেখালাম সেখানে যেটা প্রথম square one two three four সেরকম এখানে ওয়ান টু থ্রি ফোর চার নম্বর হচ্ছে হায়েস্ট নম্বর তাই চার গুণিত দুই হচ্ছে কিন্তু পাশে আরেকটা স্কোয়ার আছে সেখানে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটে পার্ট এখানেও দেখা যাচ্ছে তাই যোগ চার গুণিত দুই হয়ে গেল অর্থাৎ দুটো পার্টের জন্য কত হচ্ছে চার দুগুণে আট আট যোগ আট মানে ষোলো কিন্তু এখানে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখার আরেকটা বিষয় হচ্ছে ষোলো কিন্তু অ্যান্সার হবে না এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই দুটো স্কোয়ারের মাঝে এই জয়েন্টগুলো জটা থাকবে মানে এই বিন্দুগুলো একটা দুটো এই বিন্দুগুলো জটা থাকবে তটা কিন্তু তটার সংখ্যা কিন্তু যোগ হয়ে যাবে তার মানে ষোলো যোগ দুই এখানে দুই যোগ হয়ে যাবে তার মানে ষোলো যোগ দুই মানে হচ্ছে কত আঠেরো অর্থাৎ এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে কতগুলো আঠেরোটি মানে এইরকম যতগুলো স্কোয়ার থাকবে এবং তাদের মাঝে যে অংশটা বাইরের অংশগুলো ধরলে হবে না মাঝের যে অংশগুলো যেগুলো জয়েন্ট থাকবে সেইগুলো কিন্তু ওর সাথে লাস্টে যোগ হয়ে যাবে তার মানে ষোলো যোগ দুই মানে হচ্ছে কতগুলো আঠেরোটা টোটাল ত্রিভুজ আছে ঠিক আছে এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কে এখানে টোটাল কটা স্কোয়ার একসাথে আছে সেটা গুনে নিতে হবে এক একটা দুটো তিনটে চারটা চারটা স্কোয়ার স্কোয়ার একসঙ্গে যোগ করা আছে এবং এখানে কতগুলো ত্রিভুজ আছে আমাকে সেটা নির্ণয় করতে হবে তো এখানে সে আগের মতোই নিয়ম ওয়ান টু থ্রি ফোর করে কতগুলো অংশ হচ্ছে প্রথমে নির্ণয় করে নিলাম ওয়ান টু থ্রি ফোর তো এখানেও চারটে এখানেও চারটে চার হচ্ছে হায়েস্ট সংখ্যা ঠিক আছে তারপরেও চার হচ্ছে হায়েস্ট সংখ্যা তারপরেও চার হচ্ছে হায়েস্ট সংখ্যা তো এরকম চারটে স্কোয়ারের টোটাল কতগুলো ত্রিভুজ আছে নির্ণয় করার জন্য প্রথমে four into two plus four into two plus four into two plus four into two করলাম তো আট যোগ আট যোগ আট যোগ আট তার মানে চার আটে বত্রিশ টোটাল হচ্ছে বত্রিশ কিন্তু এইটা কিন্তু অ্যাকিউরেট ত্রিভুজ সংখ্যা নয় এর সাথে কি করতে হবে বলেছি এর মাঝে যতগুলো যতগুলো ওই কী বলেন বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে এই অংশগুলো কানেক্টেড যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো গুনে নিতে হবে একটা দুটো একটা দুটো তার জন্য দুই দুই দুই মানে তিনটে টোটাল আমি বিন্দু পাচ্ছি এখানে একটা দুটো একটা দুটো একটা দুটো মানে দুই যোগ দুই যোগ দুই তার মানে বত্রিশ হাজারে দুই যোগ দুই যোগ দুই যোগ করলে হচ্ছে কত আটত্রিশ অর্থাৎ এখানে মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে কতগুলো আটত্রিশটি বোঝাতে পারলাম আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের অঙ্ক খুব চলে আসে পরীক্ষায় তখন করতে অনেকের অসুবিধা হয় কিন্তু নিয়ম জানা থাকলে আশা করি কারো আর প্রবলেম হবে না তাই অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করবে এবং লাইক করবে এরপরে চলে আসছি আমি নেক্সট অঙ্ক এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং পরীক্ষায় এই অঙ্কটা খুব এসে থাকে তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে ত্রিভুজটা দেখা যাচ্ছে সেই ত্রিভুজে কতগুলো অংশ আছে এক দুই আমি এখানে তীর দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর চারটে অংশ দেখা যাচ্ছে এখানে সবথেকে বড় একটা ত্রিভুজ আছে এবং তার মধ্যে এগুলো ত্রিভুজ আছে তো এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে তো এই ধরনের কোশ্চেন যদি এসে থাকে সেটা তাড়াতাড়ি করার একটাই পদ্ধতি পাশে আমি একটা চার্ট দিয়েছি number of triangle and total triangle যদি এখানে একটা ত্রিভুজ মানে একটা অংশ দেখায় তখন এখানে ত্রিভুজ টোটাল ত্রিভুজ হবে কত একটা যদি দুটো দেখায় তবে হবে কত পাঁচ পাঁচটা ত্রিভুজ যদি তিনটে দেখায় তবে টোটাল ত্রিভুজ থাকবে কতগুলো তেরোটা যদি চারটা দেখায় তবে টোটাল ত্রিভুজ থাকবে কতগুলো সাতাশটা যদি পাঁচটা দেখাই তবে টোটাল ত্রিভুজ হবে আটচল্লিশটা ছটা দেখালে হবে আটাত্তরটা সাতটা দেখালে হবে একশো আঠেরোটা আটটা দেখালে হবে একশো আটাত্তরটা তো এখানে ম্যাক্সিমাম যে অংশটা এসে থাকে সেটা এক থেকে ওই পাঁচের পাঁচ ছয়ের মধ্যে এসে থাকে তবে এই জিনিসটা এই চার্টটা মনে রাখলে খুব তাড়াতাড়ি খুব সহজেই করা যাবে এই ধরনের যখন ছবি দেখা যাবে প্রথমে এইরকম একটা অংশ করে নিতে হবে যে কতগুলো অংশ আছে যেমন এখানে ওয়ান টু থ্রি ফোর চারটে অংশ টোটাল দেখা যাচ্ছে তো চারটে অংশ থাকলে এখানে চারটি অংশের জন্য দেখিয়েছি চারটে টোটাল আছে কতগুলো সাতাশটি অর্থাৎ চারটির জন্য এখানে কতগুলো ত্রিভুজ থাকবে সাতাশটি এটাই হচ্ছে এটা একমাত্র শর্টকাট প্রসেস আমি এখানে একটা দেখি যে এইরকম অনেক থাকতে পারে তখন এই চার্ট ফলো করলে টুক করে কিন্তু অঙ্ক টুক করে বা তাড়াতাড়ি অঙ্কটা করে নেওয়া যাবে ঠিক আছে এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে শেষ অঙ্কে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি আজকে আমার হাম্বলি রিকোয়েস্ট যেন ভিডিওটি যেন শেয়ার করা হয় হুম এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন এরকম দুটো ত্রিভুজ দেখা যাবে সেই একই রকমভাবে one two three four five six total numbering করতে হবে এবং হায়েস্ট যে সংখ্যাটা থাকবে যেমন এখানে ছয় আছে তো এই ছয় সংখ্যাটা প্লাস এর সাথে কী হবে দুই যোগ হয়ে যাবে অর্থাৎ টোটাল এখানে ত্রিভুজ আছে কতগুলো আটটি ত্রিভুজ আছে এটা হচ্ছে এর পদ্ধতি এই শর্টকাট পদ্ধতি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি আজকের হাম্বলি রিকোয়েস্ট যেন শেয়ার করা হয় হুম এরপর আরও নতুন নতুন ধরনের আরও ডিটেলস করানোর চেষ্টা করব যত আমার সাবস্ক্রাইবার বাড়বে পরে আরও ভালো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ